سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে brain this is not like a device এটা আমাদের heart this is not like a device যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল the matter is not like that man এটা আমাদের মন এটা আমাদের ব্রেন এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে তত বেশি কষ্ট দিবে আরও বেশি আপনাকে পেইন ফিল করাবে এই জন্য just try to take easy and make easy সহজভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলবো তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বান্দা ওয়ামাইয়াতা ওয়াক্কাল আলাল্লাহি whoever trusts in Allah সুবহানাহু ওয়া তাআলা Allah is sufficient for him যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে Put your trust on your Lord. রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্না মাল ওসরি ইউসরা ইন্না মাল ওসরি ইউসরা নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নাম্বার ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইয়েরা উজু করে তাহাজুদের জায়নামাজ দাঁড়াবা দুটো হাত তুলে আল্লাহকে বলবা আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আয়ার আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না সোমান Allah this is the power of দোয়া হাদিসে এসেছে এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তনও নাই এটা কোনো চেঞ্জ নাই ইল্লা দোয়া যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেবো আল্লাহ পড়ে this is the power of supplication Everything is pre-written, but by the supplication, it's, it's re-written. ভাগ্যের যেই লেখনী আছে দোয়ার দ্বারা আপনি ভাগ্যের লেখনীও চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাবো রাজি আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলেন হ্যাঁ আপনার ড্রিম তাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ never lose hope never be frustrated ফাইন্না মাল ওসরি ইউসরা ইন্না মাল ওসরি ইউসরা কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله والله أكبر